গোটা বাংলাদেশ ব্যাপী ভাইরাল আমি দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন আগে একটা নিউজ বের হয়েছিল যে ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন সন্তান ছোট্ট শিশু নিউজ করা হলো যে তারা নাপা ওষুধ খেয়েছিল নাপা ওষুধের ভিতরে একটা ব্যাড ইফেক্ট ছিল যার কারণে তারা মারা গিয়েছে এরকম একটা নিউজ করা হয়েছিল কিন্তু আজকে যে অবাক করা তথ্য আমি ফেসবুকে দেখেছি এটা দেখে আই ওয়াজ টোটালি শকড আমি অবাক হয়ে গেলাম আমি আজকে পড়লাম যে এই দুইজন শিশু আসলে নাপা ট্যাবলেটের কোনো ইফেক্টে মৃত্যুবরণ করে নাই বরং তার মা পরকিয়ার জেরে দুইজন শিশুকে মিষ্টির সাথে বিষ মিশিয়ে হত্যা করেছে যেরকম নাউজুবুল্লাহ ক্যান ইউ ইমাজিন আপনি কি কল্পনা করতে পারেন যে আমাদের সোসাইটি আমাদের সমাজ আজকে কোথায় মেয়েরা আজকে কোথায় যুব সমাজ আজকে কোথায় পুরো সমাজটাই আজকে এই সমস্ত পরকের কারণে ধ্বংস হয়ে গিয়েছে এখন ঠিক না আজীব একটা অবস্থা একজন মা কেমন করে পারে তার সন্তানকে হত্যা করতে একজন মা কতটা নিষ্ঠুর হলে তার সন্তানকে নির্মম ভাবে হত্যা করতে পারে আহা এর কারণটা কি জানেন এর একটা কারণ আছে বিশেষ এর কারণটা হচ্ছে সন্তান জন্ম দেওয়া এক জিনিস সন্তানের পক্ষের মা হওয়া আর এক জিনিস ঠিক না সন্তান জন্ম তো যে কোনো মেয়ে দিতে পারবে আল্লাহ তাআলা এই অপরচুনিটি ক্যাপাসিটি প্রত্যেকটা মেয়েকে দিয়েছেন হাতে গোনা কয়েকজনকে বাদ দিয়ে সন্তান দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিককে ইয়াহাবু লিমাইয়াশা ইনাথা ওয়া ইয়াহাবু লিমাইয়াশা কুল যুকুর আল্লাহ তালা যাকে চান তাকে ছেলে দেন যাকে চান তাকে মেয়ে দেন এই সব মেকানিজমের মালিক একজন তিনি কে তো প্রিয় ভাইরা সন্তান জন্ম যে কোনো মেয়ে দিতে পারে কিন্তু প্রকৃত পক্ষের মা কিন্তু সব মেয়ে হতে পারে না ঠিক কিনা এটার প্রমাণ আজকের এই নিউজ আজকের নিউজ প্রমাণ করে দিয়েছে যে আজকের সমাজে মা তার সন্তানকে বিষ মিশি হত্যা করে এটা আরব বিশ্বের প্রথম যুগের জাহিরিয়াতের বর্ব থেকে হার মানিয়ে এসেছিল এখন ঠিক কিনা আর এর কারণটা কি আজকে বেশিরভাগ মেয়েরা বিয়ের পরে কোনো পরকীয়া জড়ায় এর অনেকগুলো রিজন থাকতে পারে but in my personal point of view আমি যেটা মনে করি সেটা হচ্ছে আজকে বেশিরভাগ যুবক বিয়ে করে বউকে রেখে বিদেশে চলে যায় আপনার কথা না বললে আমি কিছুই বলবো না জোরে বলবো হবে ঠিক কিনা শুধুমাত্র যায় তা না নতুন বউকে রেখে বিদেশে চলে যায় সুইজারল্যান্ডে যায় আমেরিকাতে যায় লন্ডনে যায় দুই বছর কোনো খবরই নাই আর কোনো খবর তাদের থাকে না আচ্ছা আপনি বলেন একটা মেয়ে যার বয়স বিশ এবং বাইশ সে যখন বিয়েটা করে ফেলে আফটার ম্যারেজ তার চাহিদাটা বেড়ে যায় সে তার স্বামীকে ছাড়া একদিনে বসবাস করতে পারে না exactly at the same time কোনো স্বামী যদি তার স্ত্রীকে রেখে দুই বছর প্রবাসে চলে যায় আল্লাহর কসম সেই সময় সমাজে পরকিয়ার মতো জঘন্য কাজ শুরু হয়ে যায় এজন্য যশোরের মানুষ আপনারা যারা এসেছেন বউকে রেখে কি আপনারা তিন চার বছরের প্রবাসে যাবেন যাও যাবে প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে পরকিয়ার ফিতনার থেকে বাঁচায় দিক পড়াবিন প্রত্যেকটা মায়ের হৃদয়কে আল্লাহ তাআলা কোরআনের নূর দ্বারা ভরপুর করে দিক পড়া আমিন এজন্য যারা স্বামী এসেছেন আপনাদের বউ আছে কাকা দেখি হাত তুলেন তো বউ বউওয়ালা কে কে আছেন হাত তুলেন মাশাআল্লাহ অনেকের বউ আছে নাকি আচ্ছা হাত নামা control your wife control your wife বউকে সামলান হয় কিন্তু আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে বউ কোথায় যায় কোথায় থাকে কোথায় কোন অবস্থায় আছে এটার খবর রাখার দরকার আছে না নাই আল্লাহ আপনাদের সবাইকে এই সমস্ত পরকিয়ার ফেতনার থেকে আমাদের সবাইকে আল্লাহ বাঁচাই দিক আমিন এবার আমাকে বলেন যারা আমরা